আমার নাম শামসুল নাহার আমি থাকি Kadarabad housing Mohammadpur sixty four years old আমার সমস্যা ছিল ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এক সপ্তাহ যাবত আমি ঘুমাইতে পারি না পায়ের ব্যথায় পা দুইটা অবস হয়ে যাচ্ছিল এরকম কিন্তু আমি এখানে স্যারের কাছে আসছি শফিউল্লাহ প্রধান স্যার তো আমাকে অ্যাডভাইস করছে নিউরো সার্জন মেডিকেল থেকে যে ফিজিও দিতে হবে তারপরে কোথায় দেব তারপরে স্যারের ঠিকানা পেয়ে ওখানে আসছে আসার পরে স্যার আমাকে ফিজিও দেওয়ার জন্য অভ্যাস করলো আমি একদিন দুই দিন দেওয়ার পরেই আমি ঘুমাইতে পারছি আলহামদুলিল্লাহ ওদের যে থেরাপি থেরাপিস্ট ওরা দারুণ কাজ করছে আমি একদম প্লিস্ট ওদের এই ইয়েতে আমি শান্তিতে ঘুমাইতে পারছি দুই দিন পরেই তো এখন এক সপ্তাহ হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো মানে ভালোই বলতে পারি আল্লাহ রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ সমস্যা ছোট বড় সমস্যা আগের থেকেই ছিল পেন ছিল এমনি অর্থোপেটিক দেখানো হয়েছে কিন্তু ব্যায়াম শিখাই দিল ঘরে তো আর এত ব্যায়াম করা হয় না ওষুধ অনেক ওষুধ খাইছি ব্যথার ট্যাবলেট এগুলো খাওয়ার পরে কমতো মাঝে মধ্যে আবার হয় কিছুদিন ভালো থাকে আবার হয় এবার কোনো ওষুধেই ধরে নাই নেহরু সার্জন আমাকে অনেকগুলো ব্যথা ট্যাবলেটও দিছে বলছে আপনার ওষুধে সারবে না আপনাকে ফিজু নিতেই হবে ওষুধ আপনি সাপ্লিমেন্ট দিলাম কিন্তু ওষুধ খাওয়ার পর আমি দেখছি ঠিকই কমে না তারপরে আমি ফিজিওতে আসছি আমার হাজব্যান্ড চার্জ দিতেছিল না যে কোথাও ভালো ফিজিওথেরাপি সেন্টার আছে যা পাঠানোর জন্য তখন উনি খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এই স্যারের ঠিকানা পেয়ে গেছে তারপরে আমার মেয়ে আছে মেয়ে পরে ঠিকানা দেখলো দেখে নিয়ে আসছে আমার মেয়ের সাথে নিয়ে আসছিল প্রথম দিয়ে তারপরে স্যারকে দেখানো হয়েছে তারপরে আমাকে এই ট্রিটমেন্ট শুরু করছে স্যার আমার আগের রিপোর্টগুলো দেখলো আমি যে এমআরআই এক্স রে ব্লাড ওগুলো সব স্যার দেখলো দেখার পরে স্যার আবার বললো আমার এখানে আর কিছু টেস্ট আছে ওইগুলো আপনি পরে করে নিয়েন আর্জেন্ট করতে হবে না পরে করলেও হবে আর ফিজুথুর আজকে থেকে শুরু করেন তারপরে আমি ওই দিন থেকে শুরু করছি কিছু ঘরের কাজের সময় আমি তো অনেক সময় দাঁড়াই কাজ করি রান্না বান্না কাজ যা ঘরে টুকটাক কাজ আছে আমি দাঁড়াই করি বেশি কিন্তু আমি দাঁড়াইতে পারতেছিলাম না পায়ে ব্যথা পা দুইটা মনে হয় পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে উঁচু করতে পারছি না কোমরে ব্যথা বেল করার জন্য আমি সবসময় বেল করেই করতাম যখন কাজ করি কিন্তু কিছুদিন মাঝখানে ভালো হয়ে গেলে আবার বেল পরা বাদ দিই তো পা যখন এরকম হয়েছে ব্যথা লাগতেছে তখন বেল পরেই কাজ করছি তারপরও আমি পা একদম ভারী হয়ে যাচ্ছে মুসুই করতে পারি না দুই দিন তিন দিন পর্যন্ত এরকম করে ভাবছি চলে যাবে কিন্তু আর যায় না কমেই না তারপরে নিউরো সার্জন দেখাইতে গেলাম এই বিদ্যুৎ চমকালে যেভাবে একটা চেদে মানে না এরকম ঠিক এরকম লাগতো পায়ের কোমর থেকে পা পর্যন্ত আমার এই ব্যথাটা যেটা এটা কমপ্লিটলি ভালো এটা আমি আর এখন ফিল করতেছি না কোমর ব্যথা নাই কোমর ব্যথা কাজ টাজ করলে আবার ই করলে আমি তো করি না এখন সাবধানে থাকি ওরা এখান থেকে যেভাবে আমার কি সাজেশন দিছে আমি সেইভাবেই চলি এখন এই জন্য আর ব্যথাটা হয় না আমি আরো অনেক মানুষকে বলবো যে এখানে এসে চিকিৎসা করলে ভালো হয় আমার আমার নিজের থেকে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সবাইকে বলবো আপনারা চিকিৎসা নেন ভালো হবেন ইনশাল্লাহ না এরকম ফিজিওথেরাপি আমি আর কোথাও নেই নেই আমি শুধু সার্জনদের কাছে গেছি অর্থোপেডিকের কাছে গেছি প্রথমে তো আমি বিশ্বাস করি নাই কারণ এরকম হয় এটা সবাই জানে আমরাও জানি তবে বললো আমার মেয়ে বললো ঠিক আছে আম্মু চলো গিয়ে দেখে আসি যদি আমাদের দেখে মনে হয় যে রিলায়েবল তখন আমরা ট্রিটমেন্ট শুরু করব তারপরে আমরা আসলাম আসার পরে স্যারের সাথে দেখা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে স্যারের সাথে দেখা করলাম দেখা করে কথাবার্তা বলে মনে হলো রিলায়েবল তখনই আমি ট্রিটমেন্ট নেওয়া শুরু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 হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল